আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সো আজকের ভিডিওটাতে আমরা বলবো যেটা বলবো সেটা হলো মানে এজ এ মাদ্রাসা স্টুডেন্ট বা যারা হাফিজে মাদ্রাসায় সন্তানদেরকে পড়তে দেন তো হাফিজে মাদ্রাসায় ছেলেরা পড়বে বা হাফিজ হওয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব মানে কি সব সাইন দেখলে আপনি বুঝবেন যে আপনার সন্তানটি হাফিজ হবে কিনা বা হেফজোখানে পড়তেছে তার ভবিষ্যৎ কি হেফজো করবে কিনা মানে হাফিজ হওয়ার যে কিছু টিপস আছে মানে টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলোই বলবো মানে কাদের দেখলে বা হাফেজরা যারা হতে চাচ্ছে বা যাদেরকে আপনি ভালোবেসে দিয়েছেন আপনার সন্তানটিকে হেফজো মাদ্রাসায় হয়তো বা দুই বছর তিন বছর পার হয়ে গেছে বাট এখনো পাঁচ দশ পার হয় নাই মানে আপনি বুঝতেছেন যে হয়তো বা সে হাফেজ হবে না সো চিন্তার করার কারণে আজকের ভিডিওতে কিছু জিনিস নিয়ে এক্সপ্লেন করবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানটি হাফেজ হবে কিনা so now start our today's video তো শুরুতেই যেটা হবে সেটা হলো যে আমরা যারা হাফিজে মাদ্রাসায় পড়ি তো হেফজো কারার বা পড়াশোনার সিস্টেমটা এইরকম যারা হাফিজিয়াতে পড়ে হাফিজের যে জিনিসটা সবচেয়ে বেশি ইফেক্ট করে সেটা হলো একটা মাদ্রাসা যদি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আমার যদি মাদ্রাসায় পড়ার ইচ্ছা থাকে বা আমি মাদ্রাসা অনেক কমফোর্টেবল ফিল করি ইভেন আমি মাদ্রাসাতে পড়ুয়া হই তাহলে যেটা হবে যে আমি মাদ্রাসাতে পড়াশোনা করলে মানে আমার পড়াটা অনেক বেটার হবে মানে অন্যান্য স্টুডেন্টদের চাইতে আমার পড়াটা অনেক বেটার হবে বাট আমার যদি ইচ্ছা না থাকে মাদ্রাসাতে পড়াশোনা না করার বা এই মাদ্রাসা আমার ভালো লাগতেছে না এই প্রবলেম সেই প্রবলেম এরকম যদি অনেকগুলো প্রবলেম থাকে আমার তাহলে দেখা যাবে যে ডে বাই ডে দিনের পর দিন যাচ্ছে বাট আমার পড়াশোনাটা ওইভাবে হচ্ছে না সো গার্জেনদের প্রথমে যে টিপসটা দরকার সেটা হলো যে আপনার বাচ্চা কোন প্রতিষ্ঠান থেকে বেশি কমফোর্টেবল ফিল করতেছে তার ভালো লাগা ভালোবাসার কাজ করতেছে কোন জায়গায় এইটাকে সিলেক্ট কর ওকে এবার নাম্বার টু যে টিপসটা আমরা দিব নাম্বার টুতে সেটা হলো যে আপনার বাচ্চা মানে মেন্টালি ঠিক আছে কিনা বা ওর ডে বাই ডে খাবার দাবার তারপরে যে শারীরিক বৃদ্ধিটা এটা বাড়ছে কিনা ইভেন শারীরিক বৃদ্ধির সাথে তার পড়াশোনাটা হচ্ছে কিনা যেমন দেখা যায় কিছু কিছু মানে মাদ্রাসা বলতে আমি বলবো না কিছু মাদ্রাসা অনেক খারাপ বাট মাদ্রাসার শিক্ষা বলতে যে মাদ্রাসায় ভর্তি হলো হাফেজ হয়ে গেল মানে মাদ্রাসায় পড়াশোনা করতেছে হাফেজ হবে ব্যাপারটা কিন্তু এইরকম না আপনার জন্য আগে শিওর হতে হবে আপনার বাচ্চাটা যেই মাদ্রাসে পড়ে সেই মাদ্রাসা আসলে প্রফেশনালি মানে অনেক বেটার কিনা বা ভালো কিনা যেমন ভালো বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে শুধু হাফেজ হলেই হবে না সেই মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানটা থেকে মানে পড়ার মানটা কিরকম এখন বাংলাদেশে বলতে গেলে এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে এমনও মাদ্রাসা আছে যেখানে দিনের পর দিন বছরের পর বছর পড়লেও আপনার সন্তানটাকে আপনি ভুলেও হাফেজ বানাতে পারবেন না বা হাফেজ হলেও সেই লেভেলের ইয়াদ থাকবে না সুতরাং আপনি যেই মাদ্রাসাতে আপনার সন্তানকে ভর্তি করবেন তার সম্পর্কে যথাযথ জ্ঞান আপনার দরকার সেইটাকে অর্জন করেন দেন আপনার সন্তানকে সেখানে ভর্তি করেন তিন নম্বর তিন নম্বরে যে টিপস অ্যান্ড টিক্সটা আমরা আপনাদেরকে বলবো গার্জিয়ানদের বা অ্যাজ এ মাদ্রাসা স্টুডেন্ট বা যাদের সন্তান মাদ্রাসে পড়ে তাদেরকে যেইটা বলবো সেইটা হলো যে আপনার সন্তানকে যদি মাদ্রাসে পড়েন যেমন আমরা যেইটা করি মানে আমরা যারা নর্মালি সাধারণ পিপল সাধারণ জনগণ আছি তারা এইটা ভাবে যে মাদ্রাসা শিক্ষা বা বিশেষ করে হেফজ মাদ্রাসা হেফজখানে যেটা হয় আমরা এতটুকু ধরে নেই যে মাদ্রাসার পড়া না জানি কি বা পড়ায় বা কি রকম পড়ানোর সিস্টেমটা আমরা হয়তো ওইটা সম্পর্কে কিছুই জানি না বা কিভাবে আমি তথ্য নিব আমার ছোটো ভাইটা পড়তেছে আমি জাস্ট ওকে বলি যে হ্যাঁ মাদ্রাসা পড়তেছে অনেকদিন হয়ে গেলো পড়তেছে কি পড়ো তুমি জাস্ট এইভাবে বলতে পারি কিন্তু আমরা মানে স্কুলে পড়লে বা একাডেমিক্যাল পড়াশোনা করলে আমরা যেভাবে খোঁজ নিতে পারি যে তুমি কোন সাবজেক্ট নিছো কোন সাবজেক্টে কত পাইছো কত কীরকম হইতেছে লেখা কীরকম এইটা সেটা মানে বিভিন্নভাবে আমরা কোশ্চেন করতে পারি বা মাদ্রাসা বিশেষ করে হাফিজা মাদ্রাসা হলে আমরা এইভাবে মানে কোশ্চেন করতেই পারি না মানে তাদেরকে যথাযথভাবে গাইড কি করবো তারা কি পড়তেছে এটা ধরতেই পারে না বুঝতে পারে না তো সেক্ষেত্রে আপনার যেটা করা উচিত যে মাদ্রাসা পড়ুয়া বা বিশেষ করে হাফিজা মাদ্রাসার ছেলেদের তথ্য নিয়ে খুব একটা জরুরি না জাস্ট আপনি এতটুকু বলেন যেমন প্রত্যেকটি মাদ্রাসায় যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে তাদের জন্য যেটা হয় বিশ পৃষ্ঠায় এক পাড়া মানে আমরা যারা পুরা কোরআনের হাফেজ তাদের জন্য যেইটা হয় যে প্রত্যেকটি পাড়াতে এক পাড়াতে বিশটা পৃষ্ঠা থাকে তো এখন আপনার জন্য অনেকটা সহজ হবে তাদেরকে ধরা যে তুমি প্রতিদিন কয় পিসটা করে পড়া দাও বা তোমার এক পারা পড়তে কতদিন সময় লাগে এখন আপনি জাস্ট একজন হাফিজে মাদ্রাসায় বা হাফেজ ছেলে বা মাদ্রাসায় পড়তে দিয়েছেন আপনার ছেলেকে আপনি নর্মালি আইডিয়া পেয়ে যাবেন যে আমার সন্তানকে কি কোশ্চেনটা এখন করা উচিত আমার যেমন ধরেন যে যদি এক মাসেও আপনার সন্তান পড়ে এক মাসে এক পারা পড়ে তাহলে বছরে কিন্তু বারো মাস সেখানে তিরিশ পারা পড়তে কিন্তু তার খুব বেশি হলে তিরিশ পারা তিরিশ মাস তিন বারং ছত্রিশ দেখেন তিন বছরে কিন্তু আপনার সন্তান হাফেজ হয়ে যাবে সেখানে আপনার সন্তানকে আপনি পাঁচ বছর ছয় বছর রাখছেন তারপর আপনি মানে কি কোশ্চেন করবেন তাকে কিভাবে ধরবেন তাকে যথাযথ গাইড কি করবেন আইডিয়া পাচ্ছেন না সুতরাং সবচেয়ে বড় কথা আপনি আপনার সন্তানের পড়াশোনার খোঁজ নিন কিভাবে পড়াশোনা করছে কতটুকু পড়ছে কতটুকু পড়া দিচ্ছে এগুলো খোঁজ নেন ইনশাল্লাহ আপনার সন্তান অতি তাড়াতাড়ি হাফেজ হবে সো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুন আমাকেও ভালো রাখুন দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম